hey guys welcome to my channel তো বেশি বাল পাকামো না করে চলন শুরু করা যাক ওই ইন্ট্রো লাগা আসো খেলবো খেলা হবে এত বড় বড় নখ দিয়ে হাগার পর হোসেন কেমনে কি কি কি আরেকবার বলেন আরেকবার বলেন আরেকবার একটু শুনি কি বলেন আপনি এত বড় বড় নখ দিয়ে হাগার পর হোসেন কেমনে তিনি মনে হয় তো হাগু করেন না বুঝছেন ভাই আর হাগু করলেও মনে হয় তো তিনি টিস্যু ব্যবহার করেন দেখি আমাদের আপুটা কি বলে শুনে আসি হসিয়ে দিয়ে যান তা আপু আপনি ওনাকে কত বেতন দিবেন আপনাকে হোসানোর জন্য থাম ওকে ওকে ডিপ জল কাকু আমি থামলাম আপনি যে এত জোরে থাম বললেন আমি তো ভয় পাবো চুপ একদম চুপ নেক্সট আচ্ছা যারা কমেন্ট বক্স নাম কেন লাভ লাভ বলো তাদেরকে একটা কথা বলতে চাই কে তুমি কে তুমি তোমার লিঙ্গটা কি তুমি পুরুষ না মহিলা আমাকে একটু বলবা এইটা কেমন কথা ওনার চেহারাটা পুরুষের মতো আবার চুলে খোপা বাঁধছে মেয়েদের মতো কণ্ঠটাও মেয়েদের মতো তাহলে আমি কি ভাববো উনি কি উভয় লিঙ্গ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওই দেখা যায় তাও আল গাও আজ ওই আমাদের গাও আও আও আরে থামেন থামেন আমিও আপনার সাথে একটু প্র্যাকটিস করি ওই দেখা যায় বদনা ওই আমাদের পায়খানা ঘর আমার মন চেয়েছিল খুঁজে একটা ছেঁড়া স্যান্ডেল বের করে মারতে মারতে দাঁত দাঁতগুলো ফেলে দিতে পারলে আমার খুব খুশি হতাম না না সেবুদা এইগুলো কইরেন না এমনি আমার দাঁতগুলো নড়বড় করে আর আপনি যদি জুতা দিয়ে পিটান তাহলে তো আমার দাঁতগুলো থাকবে না তার থেকে ভালো তিনি যা গাইতেছেন তাকে তাই গাইতে দি ওইখানে তে বাস করে কানা বগির কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই যে সময় আমাদের দুধ টিপলে গাল বেরতো সরি সরি সরি সরি যে সময় আমাদের গাল টিপলে দুধ বেরাইতো আর এরা সে সময় শাঁকা খাওয়ার পোজ দিচ্ছে প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই ভাই কেউ আমারে দু টাকার বিড়ি এনে দে আমি খেয়ে মরে যাই আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না রে ভাই দে ভাই দে लैक्मे आइकॉनिक काजल काजल <laughs> इतना गहरा जो समय को मारते আরে হিরো আলম ভাই আপনার যমজ ভাইরে খুঁজে পাইছি ভাই হিরো আলম ভাই আপনি একটু হুক্কা হুয়া বলতে বলতে আপনার ভাইটারে একটু খুঁজে দেখে যান দেখছেন হিরো আলম ভাই আপনার যমজ ভাইরে খুঁজে পাইছি হিরো আলম সম্পর্কটা একটা সুতোর মতো গাথা নাটাই আর মতো বেশি জোরাজুরি করলে না ছিঁড়ে যায় কিছু কিছু ভিডিও আছে যেগুলো চোখের সামনে পড়লে অনেক কষ্ট লাগে আফসোস তো ভাই ব্রাদার আজকে এই পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন